সুখ সাজা সোনা 家。 সুন্দর করে সাজাইছে মোর বিয়েতে তুমি সাজাই নাই আজকে যদি মোর বিয়ে হলে আমি ফাটিয়ে দিন হয় বাড়ি তো সুন্দর সাজাইছে কইনের কি খবর কইনের কি কি করলে খটক আসছে চল আজকে বারোটা বাজাই ঠিক আছে চল চিংড়ি তুমি তো সেই সুন্দর alô assim. ah meu paizinho, acho que é. Ai, ah, deve casar. Deve casar. দাও নাকি আমাদের আব্বা আমি বিয়ে করি